আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়েছি যে এক ফোন থেকে অন্য ফোনে এমবি ট্রান্সফার করা যায় কিভাবে এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করা যায় কিভাবে আমি সরাসরি ভিডিওতে বলতেছি যে কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে এমবি ট্রান্সফার করা যায় প্রথমে Robi to Robi megabyte transfer করার নিয়ম এটা সম্পর্কে বলবো তারপর জিপি জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার তো বাংলা লিঙ্ক এই সিমগুলোর Robi to Robi megabyte transfer করার নিয়ম এক সম্বি পার করতে হলে ডায়াল করুন star one four one and seven one two মানে star one four one seven one two star double one star আমি যার কাছে পাঠাবো তার নাম্বার লেখার পর আমি এটা ডায়াল করব তো তার ওই সিমে পঁচিশ এমবি চলে যাবে তো এটা আমরা দেখে নিই যে star one four one seven one two star nine star নাম্বারটা তো এভাবে ডায়াল করব তো পঁচিশ এমবি পার হয়ে যাবে আর এখানে আছে সাইট বি পার্ক করবো কীভাবে তো ডায়াল এই যে ডায়াল নাম্বার কোডটা star one four one seven one two যে একই কোড তারপরে স্টার ফোর এখানে উপরে যে পঁচিশ এমবি পার্ক করতে আমরা নাইন পেশ করব যদি এম এমবি পার্ক করি তাহলে four star one four one seven two one star four আর ওইখানে নাইন পঁচিশ এমপির জন্য নাইন ষাট এমপির জন্য ফোর যার কাছে পাঠাবো ফোরের ফোর স্টার লেখা তার নাম্বারটা দিয়ে পাঠিয়ে দেব তা আরও জানতে অন ফর অন এস তার অন has বাকিটা তো স্বাভাবিক যদি আমরা তো মানে প্রয়োজন ছাড়া এমবি ট্রান্সফার করি না তো সাধারণত অত এমবি তো ট্রান্সফার করিও না তো পঁচিশ এমবি কি ষাট এমবি যদি প্রয়োজন হয় এটাই আমরা ট্রান্সফার করি তো এখানে মেইন বেসিকটা দেওয়া আছে তারপর জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার আমরা কিভাবে করব এটা সম্পর্কে বলতে চাই যে জিপি থেকে জিপি বিভিন্ন এমবি প্যাকেজ উপহার দিতে পারবো জিপি সিমে ব্যালেন্স ট্রান্সফারের মতো এমপি ট্রান্সফার করতে পারবো জিপি টু জিপি নাম্বারে যেভাবে এমপি ট্রান্সফার করব তার সম্পর্কে নিচে আমরা দেখা